ওই অবস্থার ওই কুফরি বাক্যের কারণে আল্লাহ আপনাকে গুণা দিবে না বরং আপনার জীবন বাঁচানোর জন্য এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ সুরায় নাহালের একশো ছয় নম্বর আয়াতের মধ্যে বলেন মান বিল বিল তবে যাকে বাধ্য করা হয় ইমান ছাড়ার জন্য অথবা কুফরি কোনো শব্দ উচ্চারণ করার জন্য কিন্তু তার অন্তরটা ইমান দ্বারা শিক্ত অতটুকু সময়ের জন্য জীবন বাঁচানোর প্রয়োজনে সাময়িক সামান্য একটা শব্দ যেই শব্দটা আপনার কুফরি বাক্য এটা উচ্চারণ করা জীবন বাঁচানোর প্রয়োজনে জায়জ হয়ে যায় বুঝাইতে চাইলাম এটা আল্লাহ পাক রব্বুল আলমিন জীবন বাঁচানোর জন্য এই ছাড় দিয়েছেন আপনারা আসলে বুঝেন না এই জায়গাগুলো উদাহরণ নাম্বার ছয় যা যাওয়া হয়েছে বসেন বসেন বসেন বসেন বসেন হুজুরে নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ উদাহরণ নাম্বার ছয় তিরমিজি শরীফের তেরোশো পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা জাওয়ালুদ দুনিয়া আখওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম একজন মুসলমানের জীবনের এত দাম একজন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আরো সহজ সারা দুনিয়া যদি আপনি ধ্বংস করে দেন আল্লাহর কাছে অপরাধটা সহজ কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এই অপরাধটা আল্লাহর কাছে এত কঠিন অপরাধ নবী বলেন পুরা দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ কিন্তু একজন মুমিনকে হত্যা করা এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আরো কঠিন তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না অনেক বেশি উদাহরণ নাম্বার সাত তিরমিজি শরীফের তেরোশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের সমস্ত মানুষগুলো ইশতারাকু ফি দামি মুমিনিন একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়ে যায় সারা আসমানের সমস্ত ফেরেশতারা দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে একত্রিত হয়ে যায় আসমানের সমস্ত ফেরেস্তারা দুনিয়ার সমস্ত মানুষগুলা ইস্তারকুফি দামি মুমিন একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয় আবার বলছি আসমানের সব ফেরেস্তারা জমিনের যত জিন ইনসান আছে সবাই মিলে যদি কয়জন মুমিনকে হত্যা করে একজন আল্লাহ এক মুমিনকে হত্যার কারণে এই আসমান আর জমিনের সবাইকে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলাবে কয়জন মুমিনকে হত্যা করলে একজন মুমিনকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আচ্ছা যে একজন মুমিনকে হত্যা করার মোকাবেলায় আসমান আর জমিনের সবাই যদি একত্রিত হয় সবার মাথাটা নিচের দিকে দিবেন পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ সবাইকে জাহান নামে ফেলে দিতে পরোয়া করবে না অপরাধ একজন মুমিনকে হত্যা করা উদাহরণ নাম্বার আট বুখারি শরীফের আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়াকিতালুহু কুফরুন একজন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া ওয়াকিতালুহু কুফরুন একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা একজন মুসলমানকে গালি দেওয়া মানে অবাধ্য হওয়া একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা তাহলে বলেন তো মুসলমানের ধাপ আল্লাহর কাছে কম না বেশি এক নাম্বার বিষয় বুঝাইতে চাইলাম জীবনের কত মূল্য তিরমিজি শরীফের দুই হাজার বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা তিরমিজির দুই হাজার আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা সুরায় বাকার আর একশো তিয়াত্তর নাম্বার আয়াত আবু দাউদ শরীফের তিনশো ছত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা সুরায় নাহালের একশো ছয় নাম্বার আয়াতের বর্ণনা তিরমিজি শরীফের তেরোশো পঁচানব্বই এবং তেরোশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আট নাম্বার বুখারি শরীফের আটচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এই আটটা উদাহরণের মাধ্যমে জানতে পারলাম একজন ইমানদারের দাম আল্লাহর কাছে দুনিয়ার চাইতে অনেক বেশি সুবাহান এই জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না এই জীবনটা নষ্ট করে দেওয়া যাবে গরম পানি থাকলে ব্যবস্থা করবে এই জীবনটা নষ্ট করা যাবে না এই জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না আল্লাহ এই জীবনটা মূল্যায়ন করার তৌফিক দান করেন দুই নাম্বার কাউকে হত্যা করা সুরা ইদা বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহ নিরপরাধ ভাবে একজন মানুষকে হত্যা করা মানে দুনিয়ার সবাইকে হত্যা করা এটা ইসলামের একটা শিক্ষা ইসলাম ধর্মের এই শিক্ষা সারা দুনিয়াকে জানা দেন আল্লাহ বলেন বলি ইসরায়েলের উপর আমি অবধারিত করলাম আইন চালু করে দিলাম নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরা দুনিয়ার সবাইকে হত্যা করা তাহলে এই জায়গায় মুমিন বলে নাই বলছে একজন মানুষ সেটা যেই ধর্মের হোক একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার অপরাধ তাহলে বলেন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি সুরায় নিসা আয়াত নাম্বার তিরানব্বই আল্লাহ বলেন ওমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদা কেউ যদি কোনো মমিনকে ইচ্ছাকৃত অভাবে হত্যা করে ফাজাজা উহু জাহান্নাম এক নাম্বার তার ঠিকানা হলো জাহান্নাম দুই নাম্বার খালিদান ফিহা জাহান্নামে চিরস্থায়ী থাকবে তিন নাম্বার অগদিবাল্লাহু আলাই আল্লাহ তার উপর গুসা চার নাম্বার ওয়ালা আনা আল্লাহ তার উপর অভিশাপ দেয় পাঁচ নাম্বার ওয়া আদালাহু আযাবান আযীমা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের মধ্যে বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার এক নাম্বার ঠিকানা জাহান্নাম দুই নাম্বার চিরস্থায়ী জাহান্নাম তিন নাম্বার আল্লাহ তার উপর রাগান্বিত হয় চার নাম্বার আল্লাহ তাকে অভিশাপ দেয় পাঁচ নাম্বার আল্লাহ তার জন্য বিরাট আজাব প্রস্তুত করে রেখেছে তাহলে আগের আয়াতে জানলাম একজন যেই কোনো মানুষকে হত্যা করা মানে পুরো দুনিয়ার সকলকে হত্যা করা সুরাই নিসার আয়াতে জানলাম একজন ইমানদারকে হত্যা করা ইচ্ছাকৃত ভাবে এটার শাস্তি আল্লাহর কাছে এত ভয়ঙ্কর আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম এতটুকু বললেই চলতো দ্বিতীয় স্টাইতে বলে আল্লাহ তালা দ্বিতীয়বার বলতেছে খালিদান ফিহা চিরস্থায়ী এতটুকু বললেই চলতো এরপরে আল্লাহ বলেন অগদিবা আমি তার উপর রাগান্বিত এতটুকু বললেই হয় আল্লাহ বলেন বলা আনা আমি তাকে অভিশাপ দেই এতটুকু বললেই হয় আল্লাহ বলেন আদালাহু আদাবান আজিমা জাহান নামে তো যাবে যাবেই এরপর আরো অগণিত আজাব তার জন্য রয়েছে বলেন নাউজুবিল্লাহ তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি এবার একটা হাদিস শুনেন বুখারী শরীফের ছয় হাজার আটশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইয়াজাল আল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি একজন মুমিন তার ধর্মের স্বাধীনতা পালন করবে ইমানদার একজন তার ধর্মের মধ্যে স্বাধীনতা ভোগ করবে বলেন আমাদের ধর্মের নাম কি এই ইসলামের মধ্যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কে আল্লাহ নবী বলেন একজন ইমানদার তার ধর্মের মধ্যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে মালাম ইউসিদ্দামান হারমা যতক্ষণ না অন্য কাউকে হত্যা না করে কারো রক্তপাত না ঘটায় ততক্ষণ ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীনতা লাভ করবে নিরাপত্তা লাভ করবে এইটা বুঝছেন আপনারা একজন ইমানদার ততক্ষণ নিরাপদ যতক্ষণ সে কাউকে হত্যা না করবে ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হলো আলেম কারা ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা কোরআনে আছে ওয়ার ফাইল্লাহুল্লাদিনা মিনকুম আমানু মিনকুম আল্লাদিনা উতুল ইলমা দারাজাত তোমাদের মাঝে যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আর ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ আরো বহুগুণ বৃদ্ধি করে দেয় এবার আসেন একজন ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীনতা আছে না নাই ইমানদারদের যদি ধর্মের মধ্যে স্বাধীনতা থাকে ইমানদারদের মধ্যে যারা আলেম এই আলেমরা জনগণকে শান্তির কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাহলে ওই আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া দরকার কেন দরকার কারণ একজন আলেম ইমানদার যদি তার ধর্মের মধ্যে স্বাধীনতা মুখ করে একজন আলেম যে কখনো রক্তপাত ঘটায় না অন্যায় ভাবে কাউকে হত্যা করে না ইসলামের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে ওই আলেমদেরকে দরকার এলাকার জনগণ সহ রাষ্ট্রীয়ভাবে বরং এলাকার এমপি মন্ত্রী যারা তারা উচিত ইমানদারকে যেহেতু আল্লাহর নবী তার ধর্মের মধ্যে স্বাধীনতা দিয়ে দিয়েছেন তাহলে আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলা স্বাধীনতা দেওয়া রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন মানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় বুখারি শরীফের ছয় হাজার আটশো বাষট্টি নাম্বার হাদিস নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন অন্য কাউকে হত্যা করার আগ পর্যন্ত ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীন আমরা কি কোনো হত্যাকাণ্ডে বিশ্বাসী অন্যায়ভাবে কি আমরা কাউকে হত্যা করা এই কথা কি ইসলাম কখনো বলে বলে আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনটা যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার শিরোনাম আত্মহত্যা করা কি করা বলেন তো আত্মহত্যা সুরে নিসা নাম্বার উনতিরিশ আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না আমি আপনি আমার জীবনটা নষ্ট করা যাবে না হত্যা করা যাবে না এই নিষেধাজ্ঞা কার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না দুই নাম্বার ভালো করে শোনেন দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যদি হত্যা করে জাহাদ নামের মধ্যে যে যেইভাবে আত্মহত্যা করবে জাহাদ নামে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ বুখারী শরীফের ছয় হাজার ছয়শ বান্ন নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান কতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে কেউ নিজে নিজেকে যদি আত্মহত্যা করে মান কতালা আনাফসাহু বিষয় দুনিয়ার মধ্যে কেউ নিজে নিজেকে যেই জিনিস দ্বারা হত্যা করবে বিহি আখেরাতের মধ্যে মধ্যে জাহাদ নামের মধ্যে ওই জিনিসের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ নাসাই শরীফের উনিশশো নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন মান তারদ্দামিন জাবাল কোন ব্যক্তি যদি পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে আপনাদের এলাকার কেউ বাসার ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করলো গাছের উপর উঠছে উঠার পর ইচ্ছা করে গাছ থেকে লাভ দিয়ে যদি আত্মহত্যা করে নবী বলেন মান তারদ্দা মিন জাবাল ফাকাতালা নাফসা কেউ যদি পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে ফাহুয়া ফিন্নার ইয়াতারদ্দা খালিদান ফিহা মুখাল্লাদা ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে এমন পাহাড় থেকে লাভ দিবে আর দীর্ঘস্থায়ী মেয়াদে আত্মহত্যা করতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ কি বলছি দীর্ঘস্থায়ী কি বলছি আমি সবাই বলেন কি বলছি দীর্ঘস্থায়ী মেয়াদ আমি চিরস্থায়ী বলি নাই আমি বলছি দীর্ঘস্থায়ী বলেন তো আত্মহত্যাকারী যে পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে সে কি অনুবাদটা করলাম দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান নামের আগুনের মধ্যে তো জ্বলবেই আর উপর থেকে পাহাড় থেকে লাভ দিয়ে বারবার আত্মহত্যা করবে বলেন নাউজুবিল্লাহ কেউ যদি বিষ পান করে ফাঁকতালা আত্মহত্যা করে জাহান মধ্যে তার হাতের মধ্যে বিষের বোতল থাকবে আগুনের মধ্যে বারবার বিষ পান করবে আর আত্মহত্যা করবে বিষ খায় মরছে জাহান মধ্যে আগুনে জ্বলবে আর বারবার বিষ খাবে আর মরবে ওয়ামান কতালা নাফসাহু বিহাদিদা কেউ যদি লোহার মাধ্যমে নিজের শেষ করে লোহা ঢুকাই দিচ্ছে এই লোহা তার হাতের মধ্যে থাকবে ওয়া ওই ব্যক্তি লোহা বারবার পেটের মধ্যে ঢুকাবে আর আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে বলেন এলাকার মধ্যে বেশি হয় কোনটা বিষ খায় কি খায় গ্রামগঞ্জে বিষ আরেকটা ফাঁসি দেয় কি দেয় এই ফাঁসি দেওয়ার কথাও হাদিস আছে বুহারি শরীফের তেরোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ফাঁসি দেয় যারা আল্লাহ কেউ যদি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফাঁসি দিছে ইয়াখলুকুফিন্নার ওই ব্যক্তি বারবার জাহাদ নামের আগুনে জ্বলবে আর ফাঁসি দিবে আর আত্মহত্যা করবে কেউ যদি বর্ষার আঘাতে আত্মহত্যা করে পেটের মধ্যে বর্ষা ঢুকা দেয় ছুরি ঢুকা দেয় এই জায়গায় রাখেন কেউ যদি মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে জাহাদ নামের মধ্যে তার হাতের মধ্যে পিস্তল দেওয়া হবে বারবার আগুনে জ্বলবে আর গুলি করবে আর মারা যাবে ছুরি যদি দিয়ে পেটে ঢুকায় ওই ছুরি দিয়ে বারবার তার পেটের মধ্যে সে আঘাত করবে আর মারা যাবে কেউ যদি বোতল ভেঙে এটা ঢুকিয়ে দেয় পেটের মধ্যে জাহান নামের মধ্যে ওরকম বোতল ভাঙা তাকে দেওয়া হবে সে বারবার পেটে ঢুকাবে আর আগুনে জ্বলতে থাকবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আত্মহত্যা এটা কি ছোট গুণা না বড় ভয়ঙ্কর অপরাধ এবার আশ্চর্য একটা হাদিস সারা জীবন মনে রাখবেন আত্মহত্যা কোন ব্যক্তির যত ন্যাক আমল আছে সব শেষ করে দেয় আত্মহত্যা কোন ব্যক্তির যত ন্যাক আমল সব কি করে দেয় শেষ করে দেয় দলিল বোখারি শরীফের চার হাজার দুশো তিন নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এক যুদ্ধের ময়দানের মধ্যে মুশিকদের সাথে লড়াই লিপ্ত হয়েছে মুর্শিকদের সাথে লড়াই লিপ্ত হয়েছে সেনা ছাউনি বুঝেন আপনারা সেনা ছাউনি যুদ্ধের মাঝে বিরতি দেওয়ার পর যেখানে গিয়া সেনাবাহিনীরা বিশ্রাম নেয় আরাম করে এটাকে সেনা ছাউনি বলা হয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম ইলতাকাহু আল নবীজি আর মুশিকরা জিহাদের ময়দানে একে অপরের সাথে লড়াই লিপ্ত হলো যুদ্ধ বিরতি দেওয়া হলো মালা রসুল্লাহ ইলা আসকারিহি আল্লাহ নবী তার সেনা চাউনিতে ফিরে আসলেন তাদের সেনা ছাউনির মধ্যে ফিরে গেলেন আমার নবী তার সেনা ছাউনিতে গেলেন অন্যরা তাদের সেনা ছাউনিতে গেলেন وفي أصحاب رسول الله رجل لم يدع لهم شاذة ولا فاذة إلا اتبعها يضربها بسيفه সাহাবাদের মধ্যে এক ব্যক্তি বীর বিক্রমে লড়াই করতেছিল যাকেই পায় তাকেই কচু কাটা করে শেষ করে দেয় একজনকে পাইলেও শেষ যদি দশ বারো জন পায় কাউকে ছাড়ে না সাত জাতান মানে একক কাউকে পাইলেও শেষ করে দেয় বলা ফাজ জাতান মানে সমষ্টিগত কাউকে যদি পায় তাকেও শেষ করে দেয় একজন আসলে সেও তো শেষ চার পাঁচজন যদি আসে এটাও ওনার কাছে কোনো ব্যাপার না সাহাবাদের মাঝে একজন এইভাবে তার তরবারি দিয়ে সে সবাইকে ধরাশয়ী করতেছে তাহলে বলেন তো যুদ্ধা কি ছোট না বড় বড় তো নবীজি ওনার সেনা ছাউনিতে বসা সাহাবারা তাদের সেরা ছাউনিতে বসা ওই মুহূর্তে সাহাবাদের মধ্যে একজন বলতে লাগলেন কি বলতে লাগলেন মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান আজকে ওই ব্যক্তি যত পরিমাণ আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে আমাদের মধ্যে আর কেউ এত পরিমাণ পুরস্কার পাবে না এই ব্যক্তির মতো আর কেউ আমরা বীর বিক্রমের সাহসিকতার সাথে লড়াই করতে পারছি না অতএব তার মতো সব আমাদের কেউ আর পাবে না নবীজি বললেন আমা ইন্নাহু মিন আহলিন নার শোনো এই ব্যক্তি জাহান্নামী এই ব্যক্তি কি কোন ব্যক্তি যে কাফেরদেরকে কুচুকাটা করতেছে নবী তার ব্যাপারে এটা গল্প নয় এটা বুখারী শরীফের হাদিস চার হাজার দুইশো তিন নম্বর হাদিস বুখারির নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন এই ব্যক্তি জাহান্নামী সাহাবারা এটা মানতেই পারতেছে না এইটা কিভাবে সম্ভব فقال رجل من القوم এক সাহাবা বললেন আনা সাহিবুহু আমি তার পিছে পিছে থাকবো দেখবো উনি কই যায় মরা না পর্যন্ত আমি এর ছাড়বো না খরজামা তার সাথে বের হয়েছে কার সাথে ওই যুদ্ধা সাহসিক যুদ্ধার সাথে ফালাম্মা ওয়াকফা ওয়াকফা মা ওই যুদ্ধা যেখানে থামে উনিও সেখানে থামে ওয়াইদা আসরা আসরা মা যেখানে উনি দ্রুত দৌড়ায় উনিও তার সাথে দ্রুত দৌড়ায় যেখানে থামে উনিও থামে যেখানে উনি দ্রুত দৌড়ায় উনিও দৌড়ায় ভাই আপনারা হাদিসটা বুঝতেছেন আল্লাহর হস্তে বলবেন সাহাবা বলেন আমি দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় যাওয়ার পর হাত্তা ইদার এমন একটা অবস্থায় হয়ে যায় জুরিহার রজুল জুরহান সাদিদা যেই ব্যক্তি কাফেরদেরকে কচু কাটা করতেছিল ওই ব্যক্তি হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে যায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমি চিন্তা করলাম এই লোকটা আঘাতপ্রাপ্ত হয়েছে দেখি এখন উনি কি করে আমি দেখলাম উনি একটা জায়গায় গিয়ে বসে যায় বসার পর ফাস্তা আজালাল মাউত মরণের জন্য ছটফট করতেছে সহ্য করতে পারে না মরণ কামনা করতেছে হারে যদি মরে যেতাম ভালোই তো ছটফট করতেছে ওই অবস্থায় তরবারির ঘোড়াটা মাটির মধ্যে রাখছে ধারালু অংশটা বুকের মধ্যে রাখছে তরবারির গোড়াটা নিচে রাখছে ধারালো অংশটা বুকের এই জায়গায় রাখছে এই বাদাম ভাই আপনারা চারজন বল আস্তে আস্তে কি বলছি বলেন তো এই জায়গায় হাদিসে কি বলছি আমি হ্যাঁ বলেন এই জায়গায় যে হাদিস বললাম কি হাদিস বলছি বলেন এই চারজন বলেন এই যে হাদিসটা বললাম এখানে কি হাদিস বলছি বলেন তো আস্তে আস্তে চুপ আস্তে আস্তে না না চুপ কিশোরগঞ্জের ভাইয়েরা শোনেন আমি অনর্থক কোনো কথা আমার কোনো বয়ানে পাবেন না আপনি আমার বয়ান শুনেন অনর্থ আপনার আমার বয়ান শুনেন আমার বয়ানে প্রথম থেকে শেষ পর্যন্ত নাহমাদুহ অনুসল্লি আলা এত বড় একটা খুদ্বাও করি না আমি কোনোদিন নাহমাদুহু অনুসল্লি আলা বলে আলোচনা শুরু করি এখন আমি যে হাদিসটা বললাম আপনারা চারজন তো বলতে পারলেন না তো লাভ হইল কি ব্যাস কষ্ট নিয়েন না কিন্তু আপনারা বলা উচিত ছিল এই যে হাদিসটা শোনেন নাই তো বলেন কেন আসলেন এই জায়গায় কেউ কিছু বলবেন না আসলেন কেন এই যে হাদিসটা বললাম আপনি শুনলেন না তো কেন আসলেন আমারে কেন আনলেন কথাটা বুঝে আসছে সবার আপনারা তো আমাকে আনছেন কিছু শুনতে তা আপনারা শুনলেন না তো লাভ হলো কে বাকি অনেক কিছু বুঝে আসছে আমার আছে বাস ঠিক আছে অনেক কিছু বুঝে আসছে আমাকে অনেক সতর্কতা আপনারা বানিয়ে দিয়েছেন আজকে ইনশাল্লাহ আমি অনেক সতর্ক হব আল্লাহ তৌফিক দান করেন অনেক কিছু শিখেছি খায়ের সাহাবা বা এতক্ষণ পর্যন্ত কারে দেখলাম যুদ্ধ করতে নবীজির কাছে দৌড়ে আসছে আসার পর কইয়া রসুল আসাদু আন্নাকা রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল আমি এই মুহূর্তে সাক্ষী দিয়ে দিলাম নবীজি বলেন তুমি তো আমাকে এমনি বিশ্বাস করো হঠাৎ আবার এই কথা বলার কি দরকার বলো হুজুর আপনি বলেছিলেন ওই লোকটা জাহাজ নামি আমরা সাহাবারা কথাটা মানতে পারি নাই আপনি বলার পর আমি তার পিছু পিছু নিলাম যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যেখানে যায় আমি তার পিছে যাই থামলে আমি থেমে যাই দৌড়াইলে আমিও দৌড়াই এক পর্যায়ে দেখলাম প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পর তর বাড়ির গোড়াটা নিচের দিকে দিয়ে মাথাটা উপরের দিকে দিয়ে বুকটা ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে আল্লাহ নবী বলেন শোনো ইন্নার রজুল আমালু আমালা আহলিল জান্না ওয়া হুয়া মিন আহলিন নার অনেক মানুষ আছে এমন যারা দেখতে মনে হয় জান্নাতি আমল করে ফিমা আব্দুল ইন্নাস দেখতে মনে হয় অনেক জান্নাতি আমল কিন্তু লোকটা জাহান্নামি তোমাদের জানাও নাই দেখতে মনে হবে জান্নাতি আমল করে কিন্তু লোকটা জাহান্নামি জানা নাই আপনাদের এলাকার পঞ্চাশ বার হজ করে আসছে এই ব্যক্তি সুদ খায় চুপি চুপে আপনারা কেউ জানেন না চুপি চুপে সুদ খায় কেউ জানেন না তো এই ব্যক্তির হালাত কি হবে মরার পর কি আর হবে পেট এত বড় হবে পেটের মধ্যে সাপ দেখা যাবে ইবনে মাজা হাদিস নাম্বার দুই হাজার দুইশো তিয়াত্তর দুই হাজার দুইশো চুয়াত্তর তিয়াত্তরের মধ্যে আছে পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়াবে বাইশশো চুয়াত্তর নাম্বার হাদিসে আছে আর বলেন তোমাদের চোখে মনে হবে লোকটা জান্নাতি আমল করে ফিমা আব্দুল ইন্নাস দেখতে মনে হবে লোকটা জান্নাতি আমল করে কিন্তু লোকটা যে নামি তোমাদের জানা নাই আমালু আব্দুল ইন্নাস অনেক মানুষকে দেখবা দেখতে মনে হয় আমল করে লোকটা জানা নাই মানে আল্লাহ হয়তো তাকে হেদায়েত দিয়ে দিবে এই কারণে আজকে থেকে আমরা নামাজ পড়ব না কি বলেন নাকি না হুজুর আমরা খারাপ কাজ করব বাস মানুষ মনে করবে আমি খারাপ আসলে আমি কত ভালো এটা আপনি জানেন না এই হাদিস থেকে এই ভুল শিক্ষা দিয়েন না নবীজি বুঝাইতে চাইলেন যে কোন ব্যক্তির হেদায়তের চূড়ান্ত মালিক আল্লাহ হেদায়তের চূড়ান্ত মালিক কে আল্লাহ এই জন্য আল্লাহর কাছে খুব হেদায়ত চাওয়া আমি অনেক ভালো কাজ করতেছি হতে পারে কখন যে আমি পদভ্রষ্ট হয়ে যাবো আমার জানাও নাই আল্লাহ আমাদের সকলকে হাদিস গুলা বুঝার তৌফিক দান করেন এই ব্যাপারে আরেকটা কথা শুনেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা তারা যাবে না আত্মহত্যাকারী ব্যক্তির জানা যায় যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা যাবে না দলিল দলিল দিচ্ছি আমি মুসলিম শরীফের একুশশো বান্ন নাম্বার হাদিস নবীজি সাল্লি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে মারা গেছে লোকটা উতিয়ার নবী সাল্লাহ আলী সাল্লাম বিরজুলিন নবীজির কাছে একটা লাশ আদা হয়েছে ওই লাশটা এমন লাশ যে লাশটা চ্যাপটা তীরের আঘাতে নিজের হত্যা করছে চ্যাপটা তীর দিয়ে নিজের মারছে আলাইহি আল্লাহ নবী তার নাই কি বোঝা যায় নবীর এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি আপনাদের এই এলাকার ইমাম খতিব মাদ্রাসার ওলামায়ে কেরাম তাদেরকে আপনারা এই জাতীয় ব্যক্তির জানাজার নামাজে বাধ্য করবেন না তারা মন চাইলে আসবে না চাইলে বাধ্য করবেন না কেন আপনি এইভাবে মরলেন সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে বাধ্য করা যাবে না নবী যায় নাই নবীর ওয়ারিসরা যাবে না কে যাবে আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ায় দিবেন আল্লাহ আকবর হুজুর দোয়া দূর কিচ্ছু পারি না আল্লাহ আকবর এক আল্লাহ আকবর দুই আল্লাহ আকবর তিন আল্লাহ আকবর চার আসসালাম আলাইকুম আসসালাম একটু পারবেন তো নাকি পারবেন না শেষ খালাস আপনি যদি দোয়া দূরত না পারেন একটু পারবেন তো খালাস হয়ে যাবে জানা যায় যদি এটি না পারেন আপনি চারটা দিবেন দেওয়ার পর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম পরে হয়ে যাবে কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি যারা তাদেরকে বাধ্য করবেন না কেন করবেন না এলাকার অন্যান্য যুবকরা শেখা খাওয়া যুবকরা যাতে বুঝতে পারে যে শেখা খাওয়ার পর ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করলে আমার জানা যায় এলাকার সম্ভ্রান্ত আলেম গোলামা সহ এলাকার কোনো ভালো মানুষ আমার জানা যায় আসবে না এই শিক্ষা যেন নিতে পারে এই জন্য আত্মহত্যাকারীর জানা যায় এরা না যাওয়া শিরোনাম নাম্বার চার আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহাদ নামি কিনা আমার সাথে দুইটা বাংলা বলেন বলেন চিরস্থায়ী দীর্ঘস্থায়ী কয়টা বাংলা বললাম চিরস্থায়ী দীর্ঘস্থায়ী সহজে মনে রাখবেন কারো যদি ইমান না থাকে ওই ব্যক্তি চিরস্থায়ী নামি কারো ইমান না থাকলে ওই ব্যক্তি চিরস্থায়ী নামি আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় যদি তার ইমান না থেকে থাকে চিরস্থায়ী জাহান্নামি কথাটা বুঝে আসছে আর আত্মহত্যাকারী ব্যক্তি মারা যাওয়ার সময় যদি তার অন্তরে ইমান থাকে জানে আল্লাহ তাহলে এই ব্যক্তি দীর্ঘস্থায়ী জাহান্নামি কি বললাম চিরস্থায়ী দীর্ঘস্থায়ী মারা যাওয়ার সময় যদি ইমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী জাহান্নামি দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে জাহান্নাম আর যদি ইমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান্নামি সামান্য ইমান থেকে থাকলে সরিষা পরিমাণ গম পরিমাণ জব পরিমাণ কল্যাণ কারো সিনার মধ্যে থাকলে একদিন না একদিন তাকে জাহান নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দান করবেন দলিল বুহারি শরীফের চৌচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়াখরুজু মিনান্নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন নার এই ব্যক্তি জাহান্নাম থেকে একদিন না একদিন বের হবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন তাহলে আত্মহত্যাকারী ব্যক্তি আপনারা বলবেন আমি বলবো আপনারা জবাব দিবেন যদি ইমান না থাকে তাহলে তার ঠিকানাটার বাংলাটা কি জাহান্নামি না আমি একটা বাংলা জানতে চাই কি জাহান্নামি তো হবেই আত্মহত্যাকারী যেমনি বলুক ইমান নিয়ে বললেও জাহান্নামি ইমান হারা বললেও জাহান্নামি আত্মহত্যাকারী ইমান নিয়ে মরলেও নামি ইমান সারা মরলেও নামি বলেন তো ইমান সারা মরলে আর ইমান সহ মরলে জাহান নামে যেতেই হবে হ্যাঁ, তাহলে ইমান নিয়ে মরলে দীর্ঘস্থায়ী ইমান ছাড়া মরলে চিরস্থায়ী আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন শিরোনাম নাম্বার পাঁচ আত্মহত্যা মানুষ করে ডিপ্রেশন থেকে হতাশা থেকে হ্যাঁ হতাশা থেকে আত্মহত্যা করে আপনার বন্ধুদের মধ্যে যদি এরকম কেউ হতাশ থেকে থাকে ঋণের জন্য হতাশ কেউ হয়তো বা কোনো কারণে হতাশ কেউ হয়তো আপনার মেয়েলি কোনো ব্যাপারে হতাশ আপনার একজনে এক মেয়ের সাথে প্রেম করে শেখা খাইছে এখন সে মারা যাবে আপনি কি পাগল নাকি আপনি মারা যাবেন কেন আপনার এই জীবনের দাম কাবা শরীফের চেয়ে বেশি আর আপনি মারা যেতে চান আরে এটা কেমন কথা রিডিকিউলাস মেটার তা হাস্যকর ব্যাপার মারা যাওয়া যাবে না নিজের জীবনকে নষ্ট করা যাবে না এই ব্যাপারে তাদেরকে মৌলিক চারটা সাজেশন দিবেন বলেন যারা হতাশাগ্রস্ত আমাদের মধ্যে আপনাদের মধ্যে যারাই হতাশাগ্রস্ত মৌলিক কয়টা আমল চারটা এক নাম্বার জিক্রুল্লাহ আল্লাহর জিকির করা যদি বলেন কি করা রদ নাম্বার আল্লাহ বলেন যারা ইমান আনে এবং যাদের অন্তর আল্লাহ জিকিরের মাধ্যমে প্রশান্ত হয় আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয় বলেন সুবাহান তাহলে আল্লাহ জিকিরের মাধ্যমে হতাশাগ্রস্ত অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেখে আপনার মনে অনেক টেনশন মসজিদের এক কোনায় নামাজের পরে বসে যান বসার পর আস্তে আস্তে পড়া শুরু করেন সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অথবা যা পারেন পেরেশানি রোগের এক নাম্বার ঔষধের নাম হলো পেরেশানি যাদের এই রোগের ওষুধ নাই এটাই ওষুধ লা ইল্লা বিল্লাহ আরেক হাদিস আসছে ইস্তেগফার পড়া মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়বে আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবেন তাহলে জিকির করা কি করা জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করা কি করা সবাই বলেন কি করা আল্লাহ কোরআন আল্লাহ কোরআন আপনি পড়েন বুঝে পড়েন না বুঝে পড়েন প্রতি অক্ষরে আপনি দশটা নিখি পেয়ে যাবেন তিরমিজি শরীফের উনত্রিশশো নয় নম্বর হাদিসে নবীজি বলেছেন খাই রুকুমান তা আল্লাহ আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে যে কোরআন শিখে অন্যকে শিখায় সে দুনিয়ার শ্রেষ্ঠ আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মানখর আহারফা মিন কিতাবিল্লাহ কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কি পড়ে ফালাহু বিহি হাসানা অল হাসানা তুমি আসি আমসা আলিহা তার আমল নামায় সাথে সাথে আল্লাহ দশটা নেকি লিখে দেয় নবীজি বলেন না আকুল আলিফলাম মিম হারফুন আমি বলি না আলিফলাম মিম পুরাটা মিলা একটা অক্ষর নবী বলেন আলিফুন হরফুন আলিফ একটা অক্ষর লামুন হরফুন লাম একটা অক্ষর মিমুন হরফুন মিম একটা অক্ষর আলিফলামিম আপনি পড়লেন সাথে সাথে আপনার আমল নামায় তিরিশটা সবাব লিপিবদ্ধ হয়ে যায় আলিফলাম মিমের অর্থ কি কে জানে আল্লাহ তো সুরা বাকারার শুরু আর যখন পড়বেন আলিফলাম মিম অর্থ কে জানে তাহলে আমাদের সব শুরু হবে জালিকাল কিতাব থেকে কি বলেন তো আলিফলাম মিমের তো অর্থ নাই তো সব হবে কেমনে বুঝে নেই আলিফলাম মিমের অর্থ আছে তো এটা বললে সব হবে কেন তাহলে কি বোঝা যায় কোরআনের অক্ষরের অর্থ থাক না থাক করলেই সব সুরা আলী ইমরানের শুরুতে আলিফ আমিম কি অর্থ নাই তহা কি অর্থ কাফ হয় আইন সব কফ হামিম আইন সিন কফ কি অর্থ অসংখ্য অগণিত অক্ষর আছে কোরআন শরীফে যেগুলো অর্থ নাই পড়লেই সাথে সাথে এক অক্ষরে দশটা সব হতাশা থেকে বাঁচার এক নাম্বার উপায় জিকির করা আপনাদের মাঝে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে হুজুর ভালো লাগে না পড়তে পারি না এলাকার কোনো হেফজুখানা মাদ্রাসায় যান যাওয়ার পর বাচ্চারা বৈশা বৈশা করার পরে আপনি বৈশা থাকেন ওখানে গিয়ে আধা ঘন্টা বৈশা থাকেন দেখবেন আপনার মন আস্তে ধীরে ভালো হয়ে যেতেছে দুই নাম্বার দোয়া করা কি করা দোয়া করা দলিল সুরে গফির আয়াত নাম্বার ষাট আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহর ওয়াদা আমি তোমাদের দোয়া কবুল করবো আজকে থেকে যত আবার আল্লাহর দরবারে হাত উঠাইবেন মনে মনে এই নিয়োগ করবেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ বলে রাস্তা জিবলাকুম আমি আল্লাহর ওয়াদা আমি তোমার ডাকে সারা দিব তাহলে দোয়া করব আল্লাহ বলবো সাথে সাথে বলেন আমাদের এই দোয়ায় সারা দিয়ে দেখে এই বিশ্বাসের সাথে দোয়া করবেন যে আল্লাহ শুনে আমার দেখতেছে আল্লাহ আমার কথা শুনে তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো পাঁচ নম্বর হাদিস নবীজি বলেন হতাশাগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ বলেন ইল্লা আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করেন হাদিসের মধ্যে আসছে আমি আপনি যত দোয়া করি সব আল্লাহ কবুল করে আমার আপনার যদি ভালো দেখে আল্লাহ দুনিয়াতে এটা দিয়ে দেয় আর যদি দেখে না আমার আপনার জন্য এটা অকল্যাণ তাহলে দুনিয়াতে এটা দেয় না আখেরাতে এই দোয়াগুলো আল্লাহ হেফাজত করে দোয়াগুলা বিশাল একটা সেভ হবে এটা জমা হবে এই জমা দোয়াগুলা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে অনেক আগে জান্নাত দান করবে ওই ব্যক্তি বলবে আল্লাহ এত আগে আমার জান্নাত দিলেন আল্লাহ বলবে দুনিয়াতে ওই ওই দোয়াগুলা কবুল করি নাই এইগুলার বিনিময়ে তোমাকে জান্নাত দান করলাম ওই ব্যক্তি তখন বলবে হায় হায় দুনিয়াতে যদি আমার ওই ওই দোয়াগুলা কবুল না হইতো তো আরো আগে আমি জান্নাত যেতাম তাহলে দোয়া যতবার করব ততবার কবুল করে নেয় কে এই বিশ্বাস আমাদের রাখা দুই নাম্বার দোয়া করা আরেকটা দোয়া বুখারি শরীফের মধ্যে আসছে এই দোয়াটা আমরা করতে পারি আল্লাহ ইন্নি আউজুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজান বাংলাটা হলো আল্লাহ আমি আপনার কাছে বানা চাই পেরেশানি থেকে ওয়াল হাজান হতাশা থেকে আপনার কাছে বানা চাই দেখেন আমাদের দেশে যারা আত্মহত্যা করে তারা কয় হতাশা থেকে পেরেশানি থেকে ঋণের পেরেশানি থেকে আত্মহত্যা করে আল্লাহ নবী তো দোয়া শিখাই দিস আল্লাহর কাছে বলা আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি ক্যামিনাল হাম ওয়াল হাজান আল্লাহ পেরেশানি এবং হতাশা থেকে আপনার কাছে মানা চাই অল আজি অল কাসাল অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে মানা চাই অল বুখলি অল জুবনি কৃপণতা এবং ভীরুতা থেকে কাপুরুষতা থেকে আপনার কাছে মানা চাই ঋণের বোঝা থেকে আপনার কাছে তাহলে ঋণ আমাদের ঋণের বোঝা এটা যেন আমাদের না থাকে এই ঋণের বোঝা থেকে পানা চাওয়া আমাদেরকে আমাদের নবীজি শিখাই দিচ্ছেন তা আল্লাহর কাছে আমরা ঋণের বোঝা থেকে আমরা পানা চাইব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার ধৈর্য যারা হতাশাগ্রস্ত পেরেশানির মধ্যে আছে তাদেরকে বলবেন ধৈর্য ধারণ করতে দলিল মুসলিম শরীফের সাত হাজার তিনশো নব্বই নাম্বার হাদিস নবীজি সাল্লি সাল্লাম বলেন আজাবান মুমিন মুমিনের জীবনটা বড় আশ্চর্য ইন্না আমরাহু কুল্লাহু খাইর মুমিনের পুরা জীবনটা কর মুমিনের জীবন কেন কল্যাণ কর নবী বলেন মুমিন যদি কোনো নিয়ামত পেয়ে যায় মুমিন বলে আলহামদুলিল্লাহ বলেন মুমিন নিয়ামত পাইলে কি বলে মুমিন যখন বলে শুকুর আদায় করে মুমিনের জন্য নাকি অকল্যাণ যখন শুকরিয়া আদায় করে এটাও তার কল্যাণ মুমিনের যখন কোনো বিপদ আসে সবর মুমিন ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ তাহলে মুমিন যখন শুক্রিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ মুমিন যখন ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ আল্লাহ বলেন الذين যাদের বিপদ আসার পর যারা বলে ইন্না ওয়া ইন্না ইলাইহি এটা মানে কি কেউ মারা গেছে নাকি খালি মারা গেলেই বিপদ আপনার যত বিপদগ্রস্ততা আছে ওখানে বলবেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা করলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নাম্বার সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এত পরিমাণ পুরস্কার দয়া এটা কার জন্য যারা বিপদে ধৈর্য ধারণ করবে তাহলে বিপদে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে সবাই রাজি আসিরা নাই তাহলে মুমিন যখন হতাশাগ্রস্ত হয় তিন নাম্বার সবক তাকে দেওয়া মুমিন যেন ধৈর্য ধারণ করে চার নাম্বার মুমিনকে এই সবক দেওয়া আর রজা মুমিন যেন নেক আশা করে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে কি আশা করে ভালো ধারণা দলিল বুহারি শরীফের সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়াকুনুল্লাহ আলামিন বলেন মধ্যে আল্লাহ মধ্যে বলেন আল্লাহর আমাদের নবীর মুখ দিয়ে নবীজি আলামিনের পক্ষ থেকে বলেন যে আল্লাহ বলেন কি বলেন আনা ইন্দা জন্নি আব্দি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন সুবহানাল্লাহ আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন ইজা জাকারনি ও আনা মাহু ইজা জাকারনি আমার বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তার সাথেই থাকি এবার কি করে আল্লাহ দেখেন ইলাইয়া আমার বান্দা যদি আমার কাছে এক বিগত পরিমাণ অগ্রসর হয় জোরে বলেন কয় বিগত আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ রহমত নিয়ে অগ্রসর হয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ খাবার জন্য অগ্রসর হয়ে যায় আমি আল্লাহ তাকর রপ্ত ইলাইহি বা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে এক বিগত আমরা গেলে আল্লাহ কতটুকু আমরা এক হাত অগ্রসর হলে আল্লাহ আর আমরা যদি হেঁটে যাই আল্লাহ ধরে আসে। এই তো বুঝে আসছে আপনাদের হতাশাগ্রস্ত ব্যক্তিকে বলা দেখো আল্লাহর দিকে তুমি যতটুকু যাও আল্লাহ কিন্তু তার চেয়ে বেশি তোমার দিকে রহমত নিয়ে আসে তাই আল্লাহর দিকে যাওয়া সর্বশেষ কথা মুসলিম শরীফের চার হাজার ছশো আটাত্তর নম্বর হাদিস নবীজির এক সাহাবা নাম হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير সাহাবার আল্লাহ নবী কি কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন খালি কল্যাণ আর কল্যাণ জানতে চাইতেন অকুন্তু আসালুহু আনিশাদি আমি নবীর কাছে বারবার অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম সাহাবারা খালি কল্যাণ জানতে চায় আমি বারবার অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম কেন অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে এই জন্য আমি আল্লাহ নবীর কাছে বারবার অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম ভাইও আপনাদের এতটুকু বুঝে আসছে কথা সাহাবায় কেরাম নবীজির কাছে কল্যাণের ব্যাপারে জানতে চাইতেন আমি বারবার নবীজির কাছে অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম কেন যেন এই অকল্যাণগুলো আমাকে পেয়ে না বসে কয়াঙ্গুল উঠেছি বলেন কয়াঙ্গুল বুঝবেন আমার সাথে বলেন এই যে কল্যাণ বলেন কি এটা অকল্যাণ কল্যাণ অকল্যাণ এবার আমি আঙ্গুল উঠাবো আপনারা বলবেন তাহলে হাদিস বুঝে আসবো বুঝতে পারবো আমি কল্যাণ অকল্যাণ কল্যাণ এবার হাদিস বলি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে ওনার সাহাবা হুজাইফা ইবনুল ইয়ামান নবী আল্লাহ আনহু বললেন ছিলাম যা আল্লাহ আমাদের কাছে এই কল্যাণ নিয়ে আসছে এই কল্যাণ মানে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আমাদের নবীর চাইতে কল্যাণ দুনিয়াতে আর হতেই পারে না নবীর চাইতে বড় কল্যাণ আর কেউ নাই আছে সাহাবা হজরত হুজাইফা বললেন ইয়া আল্লাহ আপনি হলেন সবচাইতে বড় কল্যাণ হুজাইফা বলে ইয়া রসুল আল্লাহ আপনি থাকার কারণে আমরা অনেক থেকে বেঁচে যাই এই যে আপনি এই কল্যাণের পর আর অকল্যাণ আছে এবার আপনারা বলেন এটা কি এটা নবীজি বলেন হা হ্যাঁ। ফাহাল বাদা হাজাল খৈরি শাররুন এই কল্যাণের পর অকল্যাণ আছে কিনা নবী কয় হা হ্যাঁ, আছে অকল্যাণ এবার বলেন তো আরেকটা আঙ্গুল তুলতেছি না সাহাবা বললেন ফাহাল বাদা আলিকা শাররি খৈরুন হুজুর এই অকল্যাণের পর কল্যাণ আছে কিনা কল্যাণ অকল্যাণ কল্যাণ নবীজি বললেন হা হ্যাঁ, এই অকল্যাণের পর কল্যাণ আছে তবে এই কল্যাণের মধ্যে ফিহি দাখনুন ধুয়া আছে ধুয়া কি আছে এই জায়গায় এগুলা কি জ্বলতেছে বলেন এইখানে যদি ওনারা যদি বিশাল বড় করে কিছু ধোঁয়া ছেড়ে দেয় এই লাইটের আলোর মধ্যে পরিবর্তন আসবে কি না নবীজি বললেন কল্যাণ সাহাবা প্রশ্ন করলেন এই কল্যাণের পর অকল্যাণ আছে কি না নবীজি বললেন হ্যাঁ অকল্যাণ আছে সাহাবা বললেন হুজুর এই অকল্যাণের পর কল্যাণ আছে কিনা নবীজি বললেন হ্যাঁ কল্যাণ আছে তবে কল্যাণের মধ্যে ধোঁয়া সাহাবা বললেন বাবা তখন হুইয়া রসুল আল্লাহ হুজুর কল্যাণের মধ্যে ধোঁয়াটা বুঝতে পারি নাই দেন আহ নবীজি যেই কথাটা বললেন একদল মানুষ আমার সুন্নত আমার পদ্ধতি চাইরা অন্য পদ্ধতি অবলম্বন করবে আমি যে পদ্ধতি আমার উম্মতের জন্য রাখি নাই এগুলা ছাড়া অন্য পদ্ধতি গ্রহণ করবে শুধু ওয়াহদুনা বিগাইরি হাদি আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়েত গ্রহণ করবে আমি যে পদ্ধতি রাখছি এটাতে চলবে না আমি যে হেদায়ত রাখছি এটাতে চলবে না তারা তো সাহাবা বললেন হুজুর তারা দেখতে কেমন এই মানুষগুলা দেখতে কেমন হবে চামড়া কেমন মুখ কেমন নবীজি বললেন তারা দেখতে বিঞ্জালদা তিনা আমাদের চামড়ার মতোই যেমন কথা কই তারা এমন কথা বলবে এবার সাহাবা বললেন ফাহাল বাদা হুজুর এই ফাল বাদা জালিকাল খয়রি শাররুর হুজুর এই কল্যাণের পর অকল্যাণ আছে কিনা আল্লাহ নবী কয় হা এরপর আরেকটা অকল্যাণ তাহলে হাদিসটা পুরোটা বুঝা শেষেরটা বলি ধোয়াযুক্ত করলাম কি করলাম ধোয়াযুক্ত করলাম অকল্যাণ সাহাবা বললেন হুজুর এই অকল্যাণটা আবার কি শেষেরটা নবীজি জবাব দিলেন